বৃষ্টি আল্লাহ তালার একটা বাহিনী আল্লাহ তালা এই চাইলে এই বৃষ্টি দিয়ে বন্যা দিয়ে সারা দুনিয়াকে ডুবিয়ে দিতে পারতেন আল্লাহ তালা এটা দেখিয়ে দিয়েছেন হজরতনু আলাইসাল্লামের আলাই সাল্লামের জমানায় হজরতনু নু আলাই সাল্লামের জমানায় এমন বন্যা শুরু হয়েছে আসমান থেকেও বৃষ্টি নামতেছে জমিন থেকেও পানি উঠতেছে জমিন থেকেও পানি উঠে উপর থেকেও পানি নামে সারা দুনিয়া প্লাবিত হয়ে গেছে শুধুমাত্র হজরত নু আলাইসাল্লাম সাল্লাম এবং ওনার সাথে যারা মুসলমান হয়েছে ইমান আনছে তাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলমী আগে থেকেই বলে দিয়েছেন যে জাহাজ বানানোর জন্য এটা হজরত নু আলাই ইসলামের ঘটনা তারপর জাহাজে সবাই উঠছেন যারা জাহাজে ছিলেন তারা শুধু রক্ষা পাইছেন আর বাকি সবাই শেষ তারপরে হজরত নু আল ইসলামের তিনজন ছেলে ছিলেন হাম সাম ইয়াফিস তিন ছেলে হাম সাম ইয়াফিস এই এক পরবর্তীতে একজন ছেলের বংশধর সারা দুনিয়ার মধ্যে আছেন হজরত আদম আলি সাল্লাম ছিলেন প্রথম মানুষ উনার বংশধর দুনিয়ার ছিল তারপর হজরত নু আলাই সাল্লামের জমানার পর থেকে হজরত নু আলাই সাল্লামের ছেলের বংশধর থেকে সারা দুনিয়ার মানুষ আমরা যারা আছি এই জন্য হজরত নু সাল্লামকে দ্বিতীয় আদম বলা হয় দ্বিতীয় আদম কারণ পরবর্তী বংশধর পরবর্তী প্রজন্ম পরবর্তী মানব জাতি মানুষ সবাই হজরত নু ইসলামের বংশধর তারপরের মধ্যে একজন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নবী ওনার ছেলে প্রথম হল হজরত ইসমাইল আলাইসাল্লাম এরপরে আরেকজন বিবির গর্বে হলেন হজরত ইসহাক আলাইসাল্লাম এই দুইজন ছিলেন নবী তিন নম্বর তৃতীয় আরেকজন বিবির গর্বে আরো ছয়টি ছেলে জন্ম নিছে এর মধ্যে একজনের নাম হলো মাদিয়ান একজনের নাম হলো মাদিয়ান চার নম্বর বিবির গর্বে আরো পাঁচজন ছেলে জন্ম নিয়েছিলেন হজরত ইব্রাহিম আলাই ইসলামের এই হজরত ইসহাক আলাই ইসলামের বংশধরের মধ্যে থেকে হলেন হজরত মুসা আলাই ইসলাম হজরত ইব্রাহিম আলাহ ইসলামের দুই নম্বর ছেলে হজরত ইসহাক আলাহ ইসলাম ইসহাক আলাহ ইসলামের ছেলে ছিলেন হজরত ইয়াকুব আলাহ ইসলাম হজরত ইয়াকুব আলাহ ইসলামের বারো জন ছেলে ছিলেন এর মধ্যে একজন হজরত ইউসুফ আলাহ ইসলাম হজরত ইউসুফ আলাহ ইসলামের মাধ্যমে মিশরে হজরত ইউসুফ আলাহ ইসলাম মিশরের বাচ্চা হয়ে গেলেন লম্বা ঘটনা হজরত ইউসুফ আলাহ ইসলামের ঘটনা এটা হজরত ইউসুফ আলাহ ইসলামের জমানা থেকে তারা বারো ভাই সবাই একসাথে মিশরেই থাকতে লাগলেন তারপরে এক সময় সেখানের আদি বাসিন্দা মিশরের যারা কিপ্তি ছিল কিপ্তি তারা তারা তাদের বংশ বংশের মানুষরা কি হয়ে গেল বাদশাহ হয়ে গেল আর বনে ইসরায়েল যারা ছিল এই যে হজরত ইউসুফ আল ইসলামের বারো জন ভাই ইউসুফ আল ইসলাম সহ বারো জন ভাইয়ের যারা ছিলেন বংশধর তাদেরকে তারা গুলাম গুলাম বানিয়ে ফেলল এই তারা হলো ইসরায়েলি বনি ইসরায়েল হজরত ইয়াকুব আলি ইসলামের ছেলে ছেলেদেরকে বলা হয় বনি ইসরায়েল এই হজরত মুসা আলাইসাল্লামের যখন হজরত মুসা আলাই ইসলাম জন্মগ্রহণ করলেন বনি ইসরায়েলদের মধ্যে তখন বনি ইসরায়েল সবাই গুলাম ফেরাউনের গুলাম তারপর ঘটনাক্রমে তিনি লালিত পালিত হলেন হজরত মুসা আলাহ ইসলাম ফেরাউনের গড়েই লালিত পালিত হলেন ঘটনা গেছে তারপর এক সময় তিনি জানতে পারলেন যে তিনি বনি ইসরায়েলের লোক কিবতি বংশের মানুষ না বনি ইসরায়েলের মানুষ তিনি ফেরাউনের বংশের না দেখলেন ফেরাউনের বংশের মানুষরা মানুষ বনে ইসরায়েলদের উপর অকত্য নির্যাতন অত্যাচার করতেছে তিনি যেখানেই দেখেন অত্যাচার সেখানেই তিনি রুখে দাঁড়ান তিনি বাধা সৃষ্টি করেন যাতে নির্যাতন বনে ইসরায়েলদের উপর নির্যাতন কম হয় এইভাবে ধীরে ধীরে নির্যাতন কমতে লাগলো এক পর্যায়ে বনে ইসরায়েলের একজন লোক আর কিবতি বংশের আরেকজন লোক দুইজন জাতি মারামারি শুরু করলো ইসরায়েলি যে ছিল সে হজরত মুসা আল্লাহ ইসলামকে দেখতে পেয়ে বিচার দিল যে এই কিপ্তি লোক আমাকে মারতেছে হজরত মুসা আল্লাহ ইসলাম শাসন করার জন্য এই অত্যাচার বন্ধ করার জন্য প্রথমে তাকে মুখ দিয়ে মুখে বললেন থামার জন্য সে থামতে রাজি হলো না তখন তাকে হয়তো একটা তাপ্পর দিয়েছেন অথবা একটা ঘুষি দিয়েছেন হজরত মুসা আলাইসাল্লাম এই যে কিপ্তিকে মারলেন হত্যার নিহত ছিল না বরং তাকে শাসন করার জন্য আর একটা গুষি খেয়েছে যে সে মরে যাবে এটা তিনি কল্পনাই করেন কিন্তু একটা গুষি খেয়ে এসে ওই কিপ্তি লোক সেখানেই মরে গেল এখান থেকেই অনেকে ভুল তফসির করে এখান থেকে এই ঘটনা থেকে অনেকে মানুষদেরকে ভুল বুঝায় বলে নবীর আসলগণ নিরপরাধ না নিরপরাধ না তারাও অপরাধী তারাও দোষী তারাও গুণা করতে পারেন কারণ হজরত মুসা আল্লাহ ইসলাম একজন মানুষকে হত্যা করছেন তাহলে এটা গুণা না এইভাবে নবী রাসুলদের উপর গুণা চাপিয়ে দেয় আসলে নবী রাসুলরা গুণা থেকে সব সময় পবিত্র আল্লাহ তালা তাদেরকে বাঁচিয়ে রাখেন এটা ঘটনাক্রমে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই অ্যাক্সিডেন্ট এটা কোনো গুণা না এটা আল্লাহ পাক রাব্বুল আলমের দরবারে এটা কি না এটা গুণা না তারপর তিনি হজরত মোসা আলাইসাল্লাম যে এই লোকটাকে হত্যা করছেন কেউ জানে না কিপ্তিরা ফেরাউনের কাছে বিচার দিল যে বনি ইসরায়েলেরাই ইসরায়েলেরাই কি করছে তারা এই আমাদের বংশের মানুষকে মারছে কিপ্তিকে মারছে ফেরাউন বলল হবে তো সবাইকে শাস্তি দেওয়া যাবে না দোষীকে তাকে নিয়ে আসো পরের দিন হজরত মুসা আল ইসলাম দেখেন আবার ওই ইসরায়েলি লোকটা আরেকজন কিপ্তির সাথে ঝগড়া বিবাদ করতেছে সে হজরত মুসা আল্লাহ ইসলামকে দেখে আবার হজরত মুসা আল্লাহ ইসলামের কাছে বলল যে আপনি আমাকে এই অত্যাচার থেকে বাঁচান হজরত মুসা আল্লাহ ইসলাম বুঝে ফেললেন যে দুষ্ট আসলে এই লোকটাই জগরা জগরাটে সে মানুষের সাথে জগরা বিবাদ করে বেড়ায় তাকে আটকানোর জন্য হাত বাড়িয়েছেন সে মনে করছে কালকে একজনকে মারছেন আজকেও হয়তো আমাকেও মেরে ফেলবে বলতেছে তুমি কালকে যেরকমভাবে একজনকে হত্যা করছো আজকেও তুমি সেরকম আমাদের আমাকে হত্যা করতে চাও তুমি তো একজন জালিম সে হজরত মুসা আলাইসলামকে বলতেছে ওই কৃপ্তি লোক পাশে ছিল সে শুনে ফেলছে সে সাথে সাথে চলে গেছে ফেরাউনের দরবারে গিয়ে বলল পেয়ে গেছি কালকে কে হত্যা করছে আমাদের কৃপ্তিকে এ আর কেউ না সে মুসা সাথে সাথে ফেরাউনের সভাসদ সবার মধ্যে যারা ছিল সবার মধ্যে পরামর্শ হলো যে হজরত মুসা আল্লাহ ইসলামকে ধরে নিয়ে আসা হোক তাকে ফাঁসি দেওয়া হোক সে আমাদের একজন কৃপ্তিকে হত্যা করছে এখানে একজন ছিল যে হজরত মুসা আল্লাহ ইসলামের সাথে মহব্বত রাখত সে সাথে সাথে সংক্ষিপ্ত পথে ফেরাউনের জল্লাদ বাহিনী বের হয়েছে সেও বের হয়েছে ফেরাউনের জল্লাদ বাহিনী মনে করুন বড় রাস্তা দিয়ে যাচ্ছে আর সে ছোট রাস্তা দিয়ে ফাড়ি পথে শর্টকাট রাস্তা দিয়ে চলে গেছে হজরত মুসা আল্লাহ ইসলামের কাছে আগে আগে গিয়ে বলল এই এই অবস্থা এই ঘটনা ফেরাউনের সবার মধ্যে মজলিসের মধ্যে আলোচনা হয়েছে জল্লাদ বাহিনী পাঠানো হচ্ছে আপনাকে গ্রেফতার করার জন্য এবং আপনাকে ফাঁসি দেওয়া হবে সুতরাং আপনি এই মিশর থেকে তাড়াতাড়ি বের হয়ে চলে যান এখানে থাকলে আপনার আপনি আর নিরাপদ না আপনার জানের নিরাপত্তা নাই এখন হজরত মুসা আলাইসাল্লাম মিশরের বাইরে কখনো যান নাই মিশরের বাইরে কোন দিকে কোন রাস্তা কোন দিকে কি আছে না আছে কিছুই জানা নাই সাথে কোনো সঙ্গী সাথীও নাই খাবার খাবার দাবারও কিছু নাই না আছে খানি না আছে পানি পানিও কিছু নাই এমনকি পায়ে জুতাও নাই খালি পা এই অবস্থায় তিনি বের হয়ে গেলেন মিশর থেকে বের হয়ে পড়লেন কোনো দিকে রাস্তায় চিনেন না আল্লাহ তাল্লার কাছে দোয়া করতেছেন قال رب نجني من القوم الظالمين হে আল্লাহ আমা- আমাকে এই জালিম কম থেকে আপনি আমাকে উদ্ধার করুন ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل এরপর তিনি মনে মনে নিয়ত করলেন যে মাদায়নে চলে যাওয়া উচিত মাদায়নে যাব আমি কিন্তু মাদায়েন কোন দিকে এই রাস্তায় চিনেন না মাদায়নে যাওয়ার নিয়ত করলেন কেন ওই যে হজরত ইব্রাহিম আলী ইসলাম একজনের ছেলের নাম একজন ছেলের নাম ছিল মাদিয়ান এই মাদিয়ান হজরত ইব্রাহিম আলী ইসলামের ছেলে ওনার নামে এই এলাকার নামকরণ হয়েছে মাদায়ান বা মাদিয়ান আর হজরত মুসা আলাহ ইসলাম হলেন হজরত ইব্রাহিম আলাহ ইসলামের ছেলে হজরত ইসফাক আলাহ ইসলামের বংশের মানুষ তাহলে বংশের একটা টান আছে যে হজরত ইসফাক আলাহ ইসলামের বংশের মানুষ হলেন হজরত মুসা আলাহ ইসলাম বনি ইসরায়েল আর মাদায়নবাসী হলো হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের আরেকজন ছেলে মাদায়নের বংশধর এজন্য তিনি নিয়ত করলেন যে মাদায়নে চলে যাই কিন্তু রাস্তা তো চিনেন না যে একটা রাস্তা দিয়ে রওনা হলেন আর আল্লাহ তালার কাছে দোয়া করলেন যে আল্লাহ তালা আমাকে সোজা রাস্তা দেখাবেন قال عسى ربي أن يهديني سواء السبيل আল্লাহ তালার কাছে আশাবাদী আল্লাহ তালার কাছে আশা করলেন যে আমি আশাবাদী আল্লাহ তালার কাছে আমি আমার রবের কাছে যে তিনিই আমাকে সোজা রাস্তা দেখাবেন তো যে রাস্তায় উঠছেন সেটা মাদায়নের রাস্তায় আল্লাহ তালা ওই মাদায়নের রাস্তায় রাস্তার মধ্যে হজরত মুসা আলাইসলামকে উঠালেন আর তিনি সেই পথে চলতে লাগলেন কোনো কোনো তফসিরে আছে আল্লাহ তালা একজন ফেরেস্তা পাঠিয়ে দিলেন রাস্তা চেনানোর জন্য এই ফেরেস্তা রাস্তা দেখিয়ে দিলেন কোন দিকে যাওয়া আট দিনের দূরত্ব আট দিনের পথ সাথে কোনো খাবার নাই কোনো পানি নাই সাথে সঙ্গী সাথী নাই এমনকি জুতা নাই আট দিনের পথ তিনি হেঁটে হেঁটে চললেন গাছের পাতা খাইতেন তফসিরের কিতাবে লাগছেন এই কয়েকদিন তিনি কি করছেন শুধুমাত্র গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করছেন এইভাবে তিনি চলতে চলতে পায়ে জুতা না এই জন্য পায়ের নিচ পায়ের তলার চামড়া উঠে গেছে এইভাবে তিনি পৌঁছে গেলেন মাদায়নের মধ্যে ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون যখন তিনি মাদায়নে গিয়ে পৌঁছিলেন তো সেখানে একটা কুয়া ছিল কুয়া কূপ কুয়া চিনেন আপনারা কি বলেন আমরা বলি ইন্দারা সিলেটি ভাষা আমরা বলি ইন্দারা ওই যে আপনাদের এখানে আছে এই কূপে মানুষ তাদের পশুদেরকে ছাগল বেড়া এদেরকে কি করতেছে পানি খাওয়াইতেছে এই কূপের মধ্যে এখানে দুইটা তাফসির দুই ধরনের তাফসির আনছেন কিতাবের মধ্যে যে কোনো কোনো তাফসিরে যে একটা কুয়ার মধ্যে মানুষ পানি পান করাইতেছে আর আরেকটা কুয়া আছে পাশে যেটার মধ্যে বাড়ি একটা পাথর দিয়ে কুয়ার মুখ বন্ধ বড় একটা পাথর এই মানুষ যারা পানি পান করাইতেছে অনেক মানুষ আবার দেখা যায় পিছন দিকে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে তাদের ছাগলদেরকে তাদের পশুদেরকে আগলিয়ে রেখে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে তারা অপেক্ষা করতেছে সবাই পানি পান করানোর পরে তাদের পশুকে পানি খাওয়ানোর পরে তারপরে তারা তাদের পশুকে পান করাবে কারণ এখানে সবাই পুরুষ মানুষ সবাই শক্তিশালী এই জন্য মহিলা দুর্বল মানুষ সে তারা কি করতেছে না এই বীরের মধ্যে ঢুকতেছে না তারা অপেক্ষা করতেছে যে সবাই পানি পান করানোর পরে তারপরে তারা পানি পান করাবে হজরত মোসা আল্লাহ ইসলামের দুই মহিলাকে দেখে তার জিজ্ঞাসা করলেন কালা মা বুকুমা তোমাদের কি খবর তোমরা দেখি দূরে দাঁড়িয়ে আছো বিষয় কি সবাই পানি পান করাইতেছে তাদের পশুদেরকে তোমরা দূরে দাঁড়িয়ে আছো তারা বলল আমাদের এই শক্তি নাই যে এই সমস্ত শক্তিশালী পুরুষদের মাঝখানে গিয়ে আমাদের পশুদেরকে পানি পান করাবো এই শক্তি আমাদের নাই আমরা এই সামর্থ্য রাখি না এই জন্য আমরা অপেক্ষা করতেছি তারা সবাই পানি পান করাবে তারপরে আমরা আমাদের পশুদেরকে পানি পান করাবো আর আমরা মহিলা ঘর থেকে বের হলাম কেন কারণ আমাদের পিতা হুম কাবির ও আবু আবুনা হুম কাবির আমাদের পিতা দুর্বল এবং তিনি বৃদ্ধ হয়ে গেছেন তিনি দুর্বল তিনি যে পশুদেরকে নিয়ে বের হবেন এই শক্তি ওনার নাই এই জন্য আমরা বাধ্য হয়ে বের হয়েছি তো এক তফসির মতে ওই যে পাশে আর একটা কুয়া ছিল ওই কুয়ার পাথর দিয়ে বন্ধ ছিল কুয়ার মুখ হজরত মুসা আলাইসলাম যে কুয়ার পাথরটা সরাতে দশজন মানুষ প্রয়োজন দশজন মানুষ লাগে হজরত মুসা আলাইসলাম একাই ওই দশজনের মানুষ শক্তি লাগে যে পাথর সরাতে তিনি একাই ওই পাথর সরিয়ে ফেললেন ওনার শরীরে এই পরিমাণ শক্তি ছিল আল্লাহ তালা এই জন্যই তো একটা বুঝি খেয়ে ওই লোকটা ওখানেই শেষ মরে গেছে তারপর তাদেরকে পানি পান তারা তাদের পশুদের ওই কুয়া থেকে পানি পান করালো আরেক তফসির মতে না এরকম না দুইটা কুয়া ছিল না বরং একটাই কুয়া ছিল একটাই কুয়া ছিল হজরত মুসা আল ইসলাম যখন এই বীর দেখলেন মহিলাদেরকে দেখলেন পিছনে দাঁড়িয়ে আছে তিনি একাই বীর টেলে কি করলেন ভিতরে চলে গেলেন সবাইকে সরিয়ে হজরত মুসা আল ইসলাম যখন ভেতরে ঢুকতেছেন বীর টেলে সবাই দেখতেছে কিন্তু কেউ আর সাহস করে না বুঝে ফেলছে চেহারা বডি দেখে বুঝে ফেলছে যে উনি অনেক শক্তিশালী মানুষ ওনার সাথে ইয়ে করা যাবে না পারা যাবে না এই জন্য তারা সরে গেল হজরত মুসা আল ইসলাম একাই ভিতরে চলে গেলেন তারপরে সেখানে বড় বালতি ছিল পানি উঠানোর যে বালতি আবার একজন উঠাতে পারতো না পানি তিনি একাই ওই বালতির পানি বালতি দিয়ে পানি উঠালেন উঠিয়ে ওই দুই মহিলাদেরকে কি করলেন নিয়ে গেলেন দিয়ে দিলেন পানি তারা পান করালো তাদের পশুদেরকে এই হলো আরেক তফসির এক তফসিরে দুটি কুয়া আর এক তফসিরে একটি কুয়া তো একটি কুয়ার তফসিরটা বেশি সহি কোরআনের আয়াতের সাথে মিলে বেশি যাই হোক পানি পান করানো শেষ মহিলারা চলে গেল বাড়িতে এই দুই দুই মেয়ে ছিল হজরত সোহাইব আলাহ ইসলামের মেয়ে এই দুইজন ছিল হজরত সোহাইব আলাহ ইসলামের মেয়ে দুইজন যখন হজরত সোহেব আলাহ ইসলাম দেখলেন অন্যান্য দিনের তুলনায় তারা আজকে আগে আগে চলে আসছে কারণ আগে তো অন্যান্য দিন তারা অপেক্ষা করত সবাই পানি পান করানোর পরে পশু পশুদেরকে তাদের পশুদেরকে পান করানোর পরে তারা তাদের সিরিয়াল অনেক পরে আসতো লাস্টে আসতো সেই জন্য বাড়িতে যেতে যেতে অনেক দেরি হইতো আজকে তো সিরিয়ালের অনেক আগেই তারা তাদের পশুদেরকে পানি পান করিয়ে ফেলছে এজন্য তারা আগে আগেই চলে গেছে বাড়িতে হয়তো সোহেব আল ইসলাম জিজ্ঞাসা করলেন বড় সকাল সকাল আজকে চলে আসলে বিষয় কি তারা ঘটনা বর্ণনা করলেন হয়তো সোহেব আলাইসাল্লাম চিন্তা করে দেখেন বড় ভালো মানুষ তো কে মানুষ ওনাকে দেখা দরকার চিনা দরকার পরিচয় জানা দরকার যা ওনাকে একজনকে পাঠালেন মেয়ে একজনকে পাঠালেন যা ওনাকে নিয়ে আসো এদিকে হজরত মুসা আল ইসলাম তাদেরকে ফাসাকাল সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকাল রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির এদিকে হজরত মুসা আল ইসলাম তাদেরকে পানি পান করানোর পরে তিনি একটি গাছের ছায়ায় বিশ্রাম নিতেছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির যে হে আল্লাহ আমি বড় মুখাপেক্ষি আপনার দরবারে আপনার কাছে এখন আপনি আপনার পক্ষ থেকে যদি কিছু নাজিল করেন খাবার পানি রিজিক তাহলে আমি এর কি মোহতাজ কি আল্লাহ তালার কাছে দোয়া করতেছেন আল্লাহ তালা এদিকে হজরত সোহেব আলাইসলামের মাধ্যমে মেহমানদারির ব্যবস্থা করে ফেললেন হজরত সোহেব আলাইসলামের একজন মেয়ে আসলেন ফাজা আথু হেদা হুমা তামসি হিয়া লজ্জাবনত হয়ে হজরত মুসা আলাইসলামের কাছে একজন আসলেন একজন মেয়ে এসে বললেন কালাত ইন্না আবি আদা যে আমার পিতা আপনাকে দাওয়াত দিছেন কাজরা বা আপনি যে আমাদের পশুদেরকে পানি পান করাইছেন এজন্য আপনাকে কিছু পারিশ্রমিক দিতে চান কিন্তু হজরত মুসা আলাইসাল্লাম পারিশ্রমিকের জন্য তো এই কাজ করেন নাই এবং কোনো রবি রাসুল বা কোনো মুমিন প্রকৃত মুমিন বান্দাবান্দি শুধুমাত্র আখেরাতের জন্য ন্যাক আমল করে তাকে দুনিয়ার জন্য না দুনিয়ার উদ্দেশ্যে তিনি এগুলো করেন নাই কিন্তু তারপরও হজরত সোহেব আলাহ ইসলাম এই কথা বললেন কেন যে যে কোনো একটা কথার বাহানায় হজরত মুসা আল্লাহ ইসলামকে যেহেতু পিতা বলছে দাওয়াত দিচ্ছেন নিয়ে যেতে নিয়ে যাওয়ার জন্য এই জন্য একটা বাহানা করে যাতে ওনাকে নিয়ে যাওয়া যায় এই জন্য বললেন আমার পিতা আপনাকে পারিশ্রমিক দিতে চান আপনি যে আমাদের পশুদেরকে পানি পান করাইছেন এই জন্য তিনি দাওয়াত দিচ্ছেন আপনি আমার সাথে চলুন হজরত মুসা আল্লাহ ইসলাম রওনা দিলেন হজরত সোহেব আল্লাহ ইসলাম মেয়ে প্রথমে আগে ছিলেন তিনি কি বললেন ওই মেয়েকে বললেন তুমি পিছনে থাকো তুমি আমার পিছনে থাকো আমাকে দেখিয়ে দিবে রাস্তা ইশারা দিয়ে কোন দিকে যাওয়া পিছন থেকে আমি এইভাবে যাব তো এইভাবে গেলেন হজরত সোহেব আল্লাহ ইসলামের কাছে যাওয়ার পরে হজরত সোহেব আল্লাহ ইসলামের কাছে তিনি চিন্তা করলেন যে অপরিচিত এলাকা একজন বৃদ্ধ মানুষ আমাকে দাওয়াত দিচ্ছেন ডাক দিচ্ছেন যাই একজনের সাথে পরিচিত হওয়া উচিত অনেক দূর থেকে আসছেন মিশর থেকে মাদিয়ানে মাদিয়ানে কাউকে চিনেন না একজনের সাথে তো পরিচিত হওয়া প্রয়োজন এই নিয়তে তিনি গেছেন পারিশ্রমিকের উদ্দেশ্যে তিনি যান নাই যখন গিয়ে পৌঁছিলেন হজরত সোহেব আলাহ খাবার দাবারের আয়োজন করলেন খাবার দাবার দিলেন হজরত মোসা আলোচনা আগে পরিষ্কার করে নিলেন বিষয়টা যে দেখেন আপনি আমাকে কি এই উদ্দেশ্যে খাওয়াইতেছেন যে আমি আপনার পশুদেরকে পানি পান করাইছি যদি এই উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমি খাবার গ্রহণ করব না কারণ আমি এমন বংশের মানুষ আমি এমন বংশের মানুষ আমি এমন মানুষ এমন লোক যে আমি কোনো ন্যাক আমল কোনো পারিশ্রমিকের বিনিময় করি না সজর সোহেব আল ইসলাম বলেন না পারিশ্রমিকের উদ্দেশ্যে না বরং আমাদের বংশের একটা রীতি আছে রসুম আছে যে আমরা মেহমানদেরকে এরকমভাবে মেহমানদারি করাই এই মেহমানদারির নিয়তে আমি আপনাকে হইতেছি আচ্ছা তাহলে ঠিক আছে কথা পরিষ্কার হয়ে গেল তারপর খাবার দাবার হইল তারপর তো সোহেব আল ইসলাম জিজ্ঞাসা করলেন বিষয় কি কোথা থেকে আসা পরিচয় কি জিজ্ঞাসা করলেন সব কিছু জানতে চাইলেন হজরত মুসা আল ইসলাম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ঘটনা বর্ণনা করলেন যে এই ঘটনা তখন সোহেব আল ইসলাম সান্ত্বনা দিলেন ঠিক আছে লা না যাও তামিনাল কমিন এখন আর কোনো ভয় নাই এখানে ফেরাউনের ক্ষমতা চলে না মাদায়নে ফেরাউনের ক্ষমতা চলে না এখন আর তোমার কোনো ভয় নাই আপনার কোনো ভয় নাই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনি জালেম কম থেকে আল্লাহ তালা আপনাকে নাজার দিয়ে এখানে নিয়ে আসছেন তখন মেয়েদের একজন বলল হজরত সোহেব আল ইসলামকে হাজা হুমা ইয়া বাতিস্তাহ হু ইন্না খাইরা মানে আমিন হ্যাঁ পিতাকে বলেন হে আমার পিতা আমাদের মানুষ প্রয়োজন আমাদের একজন মানুষ প্রয়োজন যাতে আমাদের পশুগুলাকে কি করতে পারে দেখাশোনা করতে পারে একজন শ্রমিকের প্রয়োজন আপনি চাইলে ওনাকে শ্রমিক পদে নিয়োগ দিয়ে দেন তাহলে আর উনি মানুষ খুবই ভালো প্রশংসা করতেছেন ওই মেয়ে হজরত মুসা আল্লাহ তিনি অনেক শক্তিশালী আর অনেক বিশ্বস্ত আর একজন মানুষ কাজের মানুষ এরকম হওয়া উচিত যিনি শক্তি রাখেন বেশি শক্তিশালী হন এবং বিশ্বস্ত হন হয়তো সোহেব আল ইসলাম জিজ্ঞাসা করলেন তিনি যে বিশ্বস্ত আর তিনি যে শক্তিশালী কেমনে বুঝলে কেমনে জানলে তখন তিনি ঘটনা বর্ণনা করলেন যে তিনি ওই যে বালতি উঠাইছেন পানির বালতি এটা কয়েকজন মানুষ লাগে পানির বালতি উঠাতে তিনি একাই উঠাই উঠিয়ে ফেলছেন বা অন্য তফসিলের মতে দশজন লাগে যে পাথর সরাতে তিনি একাই সরিয়ে ফেলছেন তাহলে বোঝা গেল তিনি অনেক শক্তিশালী মানুষ আর তিনি বিশ্বস্ত কেমনে বুঝলাম যখন আমি ওনাকে ডাকার জন্য নিয়ে গেছি তখন তিনি আমার দিকে তাকান নাই চোখ তুলে মহিলা দেখে আমার দিকে তাকান নাই বরং চোখ নিচে নিচে রাখছেন নিচু করেছেন এবং আমাকে আগে রাখেন নাই বরং পিছনে রাখছেন যাতে আমার বডি আমার শরীর যেন ওনার চোখে না লাগে এই জন্য তিনি আমাকে পিছনে রেখে তিনি আগে আগে ছিলেন এতে বোঝা গেল তিনি বিশ্বস্ত মানুষ এই জন্য এইরকম মানুষ আমাদের প্রয়োজন এরকম মানুষ রাখা দরকার হজরত সাহেব আল ইসলাম তিনিও এই গুণাবলী দেখে তিনি চিন্তা করলেন এরকম মানুষকে আমার মেয়ের জামাই করা উচিত হজরত সাহেব আল ইসলাম চিন্তা করলেন এরকম ভালো মানুষ পাওয়া যায় না তখন তিনি বললেন হজরত সাহেব আল ইসলাম হজরত মুসা আল ইসলামকে বললেন ইন্নি উরিদু আনুন কি হাকা ইহাদাম না তাই হাতাইনি আলা আংতা আজুরানি সামানিয়া হেজাজ তিনি হয়তো সোহাব আসলাম বলেন আমি আপনার কাছে আমার এই দুই মেয়ের মধ্যে থেকে যে কোনো একজনকে বিবাহ দিতে চাই আপনি যাকে পছন্দ করেন আর এই বিবাহের মোহরানা হবে আপনি আট বছর আমার কাছে কি করবেন আমার চাকরি করবেন মানে আমার পশুগুলাকে দেখাশোনা করবেন এটা হলো আপনার মোহর বিবাহের মোহর আর আপনি যদি চান দশ বছর করতে তাও পারবেন আট বছর বা দশ বছর যে কোনো একটা আপনি গ্রহণ করুন দুইটা থেকে যে কোনো একটা আপনি আপনাকে জোর জবরদস্তি করবো না হজরত সোহেব আলাইসলাম বললেন তখন হজরত মুসা আলাইসলাম বললেন ঠিক আছে আপনারা আপনার আমার মধ্যে এই চুক্তি হয়ে গেল আমিও রাজি আছি এই মহারণার বিনিময়ে আপনার একজন মেয়েকে বিবাহ করতে আমিও রাজি আছি অর্থাৎ আট বছর অথবা দশ বছর আমি আপনার ঘরে কাজ করব। মানে আপনার পশুগুলাকে দেখাশোনা করব। তার মধ্যে থেকে যে কোনো একটা আমি করবো আট বছর হোক বা দশ বছর হোক এর মধ্যে আপনি আর কোনো আমাকে জোর জবরদস্তি করতে পারবে না আট বছর যদি হয় তাহলে আমি আট বছর অথবা দশ বছর এটা আমার ইচ্ছার উপর ঠিক আছে এটাই থাকুক এটাই থাক এইভাবে ওনাদের মধ্যে চুক্তি হয়ে গেল কোনো কোনো তফসিলের মতে তখনই আত্ম হয়ে গেল তখনই বিবাহ হয়ে গেল তারপরে তিনি আট বছর বা দশ বছর তিনি কি করছেন মেয়াদ পূর্ণ করছেন আর কোনো কোনো তফসিলের মধ্যে মেয়াদ শেষ করার পরে তারপর বিবাহ করছেন যাই হোক এইভাবে হজরত মুসা আলাহিসাল্লামের এখানে একটা আশ্রয় হয়ে গেল আট দশ বছরের জন্য আশ্রয় হয়ে গেল এবং বিবাহ সাথী হয়ে গেল এবং তিনি নাজাদ পেয়ে গেলেন ফেরাউনের কবল থেকে তফসিরের কিতাবে দেখেন ওনার বিবির নাম ছিল সফুরা সফুরা হজরত মুসা আল ইসলামের বিবির নাম ছিল সফুরা এরপরে তিনি রওনা দিলেন দশ বছর আট বছর বা দশ বছর বেশিরভাগ সম্ভাবনা দশ বছর মনে করুন দশ বছর শেষ করার পরে তিনি কি করলেন সেখান থেকে রওনা দিলেন মিশরের পথে আবার বিবি নিয়ে অনেক পশু ওনার শ্বশুরের পক্ষ থেকে হজরত সোহেব আলাসন পক্ষ থেকে অনেক ছাগল দেওয়া হয়েছে আর একটা লাঠি দেওয়া হয়েছে এই লাঠি কোনো কোনো তফসিলের মধ্যে হজরত আদম আল ইসলাম জান্নার থেকে নিয়ে আসছেন তারপরে এই লাঠি ক্রমান্বয়ে বিভিন্ন নবীদের মাধ্যমে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের কাছে আসছিল তারপর হজরত সোহেব আলাহ ইসলামের কাছে আসলো তারপরে সোহেব আলাহ থেকে হজরত মুসা আল্লাহ ইসলাম এই লাঠি লাভ করলেন এই লাঠি হলো জান্নাতের লাঠি কোনো কোনো তফসিলের মতে তারপরে কিভাবে তিনি নবুয়াদ পাইলেন তারপরে ফেরাউনের সাথে লম্বা ঘটনা তারপরে আসবে বনি ইসরায়েলদেরকে নিয়ে সাগর পার পাড়ি দেওয়া তারপরে আরও আরও আরও ঘটনা আছে মুসা আল্লাহ ঘটনা অনেক লম্বা ঘটনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হবে আল্লাহ পাক রাবুল আলমিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিকতা ফরমান আমিন ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন